বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই ভিডিওর থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কি সম্পর্কিত তো আমরা যারা video creator graphics designer YouTuber তারা সবসময় চেষ্টা করি যে আমাদের যে video photo music sound effect এগুলো যেন অবশ্যই কপিরাইট ফ্রি হয় কপিরাইট ফ্রি না হলে আমরা যে কোনো সময় স্টার খেয়ে যেতে পারি তো এই সকল photo video sound effect music বিভিন্ন এলিমেন্টস যে সকল সাইট ফ্রিতে সরবরাহ করে কপিরাইট ফ্রি এই সকল সাইটের লিস্ট আমি আজকে আপনাদের দেখাবো চলুন স্ক্রিনে যাই প্রিয় ভিউয়ার্স আপনাদের সুবিধার্থের জন্য আমি ওয়ার্ড ফাইলে আগে লিস্ট করে রেখেছি সেগুলো হচ্ছে Videezy Pexels Pixabay PNG tree Storyblocks ছয় নম্বরে Vidsplay Videvo Mixkit Mazwai Wedistill মার্গিউ ফাইল এই এগারোটি সাইট আপনাদেরকে সম্পূর্ণ free copyright free video footage pictures music sound effect বিভিন্ন এলিমেন্টস তারা সরবরাহ করে তো আসুন আমরা একটু ওয়েবসাইটগুলোতে যাই প্রথমে হচ্ছে ভিডিজি হচ্ছে এখানে ভিডিজি ভিডিজি ডট কম এখানে দেখেন অসংখ্য ছবি এবং ভিডিওস এবং সাউন্ড ইফেক্ট এখানে ইফেক্টস টেমপ্লেট এগুলো হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি বেস আপনি যে কোনো বিষয় সম্পর্কে সার্চ দেবেন চলে আসবে এখানে এটা হলো সম্পূর্ণ ফ্রিতে এবং কপিরাইট ফ্রিতে এরা বিভিন্ন ভিডিও ফটো এই সকল বিষয় সরবরাহ করে কিন্তু এখানে শর্ত থাকে কিছু কিছু যেমন এখানে এই যে প্রো প্রো প্রিমিয়াম এগুলো হচ্ছে তারা টাকা দিয়ে তারা সরবরাহ করে থাকে এবার আসেন পিকজেলস পিকজেলেও আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখানে অনেক ফটো এখানে ক্যাটাগরি রয়েছে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন মিউজিক আছে সিটিস বিভিন্ন ছবি আছে বিভিন্ন পিক্সেলের ছবি আছে বিভিন্ন মাপের ছবি আছে বিভিন্ন রেজুলেশনের ছবি আছে আপনি চাইলে এখানে সার্চ করে করে এগুলো পেয়ে যাবেন তবে কিছু কিছু ছবি রয়েছে এখানে এগুলো টাকা দিয়ে কিনতে হয় এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি বুঝতে পারবেন এখানে যেমন যেমন একটিতে আমি ঢুকলাম এখানে দেখেন এখানে বিল্ডিংসের ছবি আর্ট গ্যালারির ছবিগুলো রয়েছে এগুলো বিভিন্ন দামের যেমন এটা দাম এটা হলো তেষট্টি ডলার এগুলো হচ্ছে আপনাকে পেমেন্ট পেমেন্ট দিয়ে এগুলো আপনাকে ডাউনলোড করতে হবে তবে এখানে ফ্রিও রয়েছে ফ্রিগুলো দেখে দেখে আপনারা নিয়ে নেবেন ফ্রিগুলোতে আপনার কপিরাইট স্ট্রাইক খাবেন না পরেরটাতে আসি পিকজাবয় পিকজাবে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের আপনি ছবি ভিডিও বিভিন্ন বিষয়গুলো পাবেন এখানে এরপরে আসেন পিএনজি সবচেয়ে পপুলার একটা সাইট যেখানে আপনি পিএনজি টাইপের সমস্ত ছবি পাবেন যেগুলো গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সাইট এখানে সম্পূর্ণ ফ্রিতে পাবেন ফ্রিগুলো আপনারা নিয়ে নেবেন এটা গেল হচ্ছে পিএনজি ট্রি এখানে সার্চ দিলেই আপনি বিভিন্ন ক্যাটাগরির এখানে পেয়ে যাবেন আরেকটি সাইডে যাই এখানে আছে স্টোরি বক্স যেমন অত্যন্ত সুন্দর ভিডিও সর্বক থাকে যেমন দেখেন এখানে ডিসপ্লেতে শো হচ্ছে একটি ইন্ডিয়ান একটি ভিডিও পরেরটাতে আসি ভিডস প্লে এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভিডিও এখানে সর্বগ্র থাকে যেমন দেখেন এখানে লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশনস বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা এখানে দেখতে পাবেন রেজুলেশনে এত ফরম্যাট এত এখানে ডাউনলোড ফ্রি এই যে এখানে ফ্রি এরা এখানে দেখেন এরা সম্পূর্ণ ফ্রিতেই বিভিন্ন কন্ডিশনেও দিতে পারে তবে আমরা ফ্রিটা ইউজ করব এরা কপিরাইট ফ্রিটা সরবরাহ করে থাকে এখানে আসেন ভিডিভো ভিডিভো দেখেন এখানে এইচডি কোয়ালিটির ভিডিও অডিও এবং ছবি পাবেন ভিডিওতে ব্যবহার করা যায় পরেরটাতে আসি মিক্স কিট এরাও দেখেন free asset for your next video project এরা ফ্রিতে আপনার বিভিন্ন যেমন video music sound effect video template এগুলো সব রকম থাকে ড্র করে থাকে সম্পূর্ণ ফ্রিতে আমার পরেটিতে যাই মাঝো এরা এরা দেখেন এখানে লিখেই দিয়েছে যে ফ্রি ভিডিও ক্লিপস এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে ভিডিওগুলো পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও মাজওয়াই সাইট এরা অত্যন্ত পপুলার একটা সাইট এখান থেকে আপনি copyright free video photo music বিভিন্ন ক্যাটাগরির এলিমেন্টসগুলো পাবেন পরেরটাতে আসি উইডস্টেল এখানেও তারা সুন্দর সুন্দর ফ্রিতে personal use non commercial commercial ইউজে বিভিন্ন ভিডিও সরবরাহ করে থাকে পরেরটাতে যাই মাগিভ ফাইল এরাও সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন এলিমেন্টস দেখেন এখানে ওয়াটারমার্কস দেওয়া রয়েছে যেগুলো ওয়াটারমার্কস সেগুলো তারা প্রিমিয়াম হিসাবে ই করে এখানে get free ten free image এখানে দশটা ফ্রি ইমেজ পাবেন এরাও ফ্রিতে দেয় যেগুলো কন্ডিশন রয়েছে সেগুলো নেবেন না যেগুলো ফ্রি রয়েছে সেগুলো নেবেন এই হলো এগারোটি সাইট যেটা ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখাইছি এই যে ওয়ার্ড ফাইলে যে আমি সিরিয়ালি লিখেছি এটা ডিসক্রিপশন আমি দিয়ে দিব এবং ওয়ার্ড ফাইলটাও আমি ডাউনলোড লিঙ্ক আপনাদের দিয়ে দিব আপনারা এটা ডাউনলোড করে পার্সোনালভাবে দিও ভিডিওটি সম্পূর্ণ একটা ইফেক্টিভ ভিডিও আপনারা যারা video creator graphics designer YouTuber যারা নন কমার্শিয়াল কমার্শিয়ালে ইউজ করবেন তাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ একটা ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ